Welcome to Bangladesh online school BOS বাংলাদেশের first ever online school covid nineteen pandemic আমাদের ভাবতে শিখিয়েছে ভিন্ন ধারার শিক্ষা পদ্ধতি যদিও home schooling and parents assisted learning world wide একটি পপুলার কনসেপ্ট বাট বাংলাদেশে এটি প্রথম বিওএস এর শিক্ষা পদ্ধতি শিক্ষা মান এবং শিক্ষা সেবা শতদিক থেকে ইউনিক আমাদের রয়েছে regular schooling evening schooling and web based learning service also আমাদের রয়েছে নিজস্ব online radio station online TV podcast and blog আমরা চাই বাংলাদেশের প্রতিটি শিশু ডিজিটালি বেড়ে উঠুক আপনার সন্তানকে বিওএসএ ভর্তি করিয়ে আপনিও একটি নতুন হিস্ট্রি তৈরিতে অংশগ্রহণ করতে পারেন well this is Amrita Alam Sondhi I'm vice principal at Bangladesh online school I'm Cambridge qualified self certified ESL teacher also I have BA and M A in applied linguistics and ELT have overall eight point five band score in ielts For admission, you can fill in the Google form given in the caption or you can call me at 0162 000 4200.